হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রান্সুদ্দিমন ওয়ান্স अगेन আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে সিপিএ গ্রিপ তো আজকে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে আমি সিপিএ গ্রিপ সম্পর্কে বা সিপিএ গ্রিপ যে ওয়েবসাইটটি রয়েছে হ্যাঁ, সে ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে একটি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নেবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আমার এই চ্যানেলে অনলাইন থেকে আর্নিং রিলেটেড অনেক ধরনের কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে তো আমি আশা করি যারা অনলাইন ফিল্ডে রয়েছেন তারা আমার এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি তো এটা হচ্ছে আমাদের সিপিএ গ্রিপ ওয়েবসাইটের ইন্টারফেস তো এইখান থেকে সর্বপ্রথম আমাদেরকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য দেখতে পাচ্ছি আমরা উপরে ডান দিকের কোনায় রেজিস্টার অপশন রয়েছে রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করলে এখানে বলছে যে ফার্স্ট নেম অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে সে নামটা ইউজ করবেন তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটা ইউজ করতেছি ওকে কোম্পানি আচ্ছা কোম্পানি হচ্ছে okay time zone time zone এখান থেকে আমরা প্লাস সিক্স ঢাকাটাকে সিলেক্ট করব তো এখান থেকে প্লাস সিক্স চলে আসি প্লাস সিক্স আস্তানা ঢাকা এই যে সিলেক্ট করলাম আচ্ছা ওকে এইখানে হচ্ছে ওয়েবসাইট আচ্ছা এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ওয়েবসাইটের জায়গায় আপনারা এখানে ওয়েবসাইটটি দিবেন আর যদি ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর টিউটোরিয়ালে তো সেখান থেকে আপনারা একটি গুগলের ব্লগার সাইট থেকে বা ব্লগার থেকে গুগলের ব্লগার থেকে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো এই ভিডিওটা দেখলে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে নেবেন ঠিক আছে তো আমি এইখানে আমার একটা ওয়েবসাইট রয়েছে আমি এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আচ্ছা ওকে তারপরে বলছে এখানে এইখানে বলছে where did you hear about us মানে আপনি কোথা থেকে আমাদের এই সিপি গ্রিপ সম্পর্কে জানতে পেরেছেন আচ্ছা এইখানে আপনি সংক্ষেপে আমি যেটা লিখতেছি সেটা লিখে দেবেন তো এইখানে লিখবেন I hear about CPA Grip from social media social media platform platforms okay hmm. and I one, okay just আপনারা এইখান থেকে এতটুকু লিখে দেবেন আচ্ছা লিখে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার এইখান থেকে জাস্ট হ্যাঁ এখান থেকে ঠিক আছে জাস্ট ওকে পোস্টাল কোডটি দিয়ে দিবেন আপনার তারপরে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে কাঞ্চি কোডটা অবশ্যই উল্লেখ করে লিখবেন plus eight eight zero one এটা লিখে দিয়ে তারপর আপনার নাম্বারটা লিখবেন তারপর স্কাইপি স্কাইপি এখান থেকে আপনি স্কাইপি অ্যাড্রেসটি দিয়ে দেবেন ঠিক আছে তো স্কাইপি অ্যাড্রেসটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার Skype okay terms of service এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এগুলোতে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দেওয়ার পরে এগুলো সবগুলো একবার চেক আপ করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে ঠিক আছে সব কিছু ঠিক আছে নেম ওকে অ্যাড্রেস ঠিক আছে পরবর্তী ওকে ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরে আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন আচ্ছা রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট নোটিসড এবং পেমেন্ট নোটিস দুইটা নোটিস চলে আসছে ঠিক আছে তো এই অপশনগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে তো এখানে বলছে আমাদেরকে মেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে তো বলছে please go to account setting তো আমাদেরকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাইতে হবে তো অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমরা এখন আমাদের মেইলে চলে যাচ্ছি Uh, your tax documents are uh, not currently on file তারপর বলছে অ্যাকাউন্ট সেটিং আপডেট ওকে আমরা এখান থেকে জাস্ট সেটিংসে uh, চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে তো একটা অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এখানে বলছে যে ইন্টারন্যাশনাল পাবলিশার টেক্সট ডকুমেন্ট আমরা এখান থেকে বলছে ইউএসএ পাবলিশার কিনা তো আমরা যেহেতু ইউএসএ পাবলিশার নয় তাহলে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করবো ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পরে এখান থেকে বলছে দেখেন এখান থেকে আমাদেরকে বলছে name of individual organization that is beneficial owner এটা ঠিক আছে তারপর হচ্ছে country of citizenship payment residency address do not use PO box okay ঠিক আছে সব কিছু প্রোভাইডেড এস্টেট ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপর হচ্ছে পোস্টাল কোড ওকে সব কিছু আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে এস্টেট জিপ কোড বাহান্ন পঞ্চাশ ওকে সব কিছু ঠিক আছে এগুলো সবগুলোই আমাদের আমরা আমরা একবার খেয়াল করে নেব ঠিক আছে তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে বলছে মান্থ আমরা এখান থেকে মান্থ সিলেক্ট করে দিব ওকে দেন এখান থেকে আমরা জাস্ট ডেটা সিলেক্ট করে দিব তারপরে বলছে এখান থেকে ইয়ার ওকে আমরা এখান থেকে দিলাম আচ্ছা তারপর এখানে বলছে tax per division number SSN আর আইটিআইএন অথবা ইআইএন e অথবা এনএ আমরা এখানে এনএ দিয়ে দিব এনে দেওয়া আছে সব কিছু জাস্ট সবগুলো ইনফরমেশন আমরা এখান থেকে চেক আপ করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা ওকে সব কিছু ঠিক আছে প্রথম থেকে আমরা আরেকবার দেখি ওকে সব কিছু ঠিক আছে ওকে ওকে সব কিছু ঠিক আছে আমরা একবার চেক আপ করে নিই সম্পূর্ণ নামটা ওকে দেন লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে সেভ করে দেবেন ঠিক আছে আমরা এখান থেকে সেভ করে দিলাম ওকে দেখেন এখান থেকে এখন আমাদের plus you can still send message আচ্ছা আমরা এখান থেকে সবগুলো অপশনগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে নিয়েছি দেখেন আর ওই নোটিফিকেশনটা আর আমাদেরকে এখানে শো করতেছে না ওকে তো আমাদেরকে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডায়েরি করে চলে যাব আচ্ছা বোর্ডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পেমেন্ট নোটিশ আচ্ছা পেমেন্ট নোটিশটা আছে এখন আমাদের পেমেন্ট নোটিশটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো এইখান থেকে পেমেন্ট নোটিশে পেমেন্ট সেন্টারে ক্লিক করব আমরা এখান থেকে তো পেমেন্ট সেন্টারে ক্লিক করলে আপনাদের ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এইখান থেকে আপনি আপনার Payoneer Payoneer global bank transfer তো এইখান থেকে আপনি আপনার পেওনিয়রের ইনফরমেশন দিতে পারেন ঠিক আছে যদি পেওনিয়র ইউজ করতে চান তাহলে পেওনিয়ার ইউজ করতে পারেন তবে আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এখানে আপনারা কখনো Payoneer master card Payoneer prepaid master কার্ডটি ইউজ করবেন না এটা অনেক সমস্যা ক্রিয়েট করে বা অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পিওনিয়ার মাস্টার কার্ডটা না ব্যবহার করাটাই বেটার আপনার সবাই পিওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফারটা ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এখানে বলছে you will be able to sign up local bank transfer recommended use okay এখানে বলছে ফি আমাদেরকে তিন ডলার পার ট্রানজাকশনের কারণে মানে প্রতিটা ট্রানজাকশনে আপনাদের যদি তিরিশ ডলার থাকে তিরিশ ডলার ট্রানজাকশন করেন অথবা পঞ্চাশ ডলার থাকে পঞ্চাশ ডলার যদি ট্রানজাকশন করেন তাহলে সেখান থেকে তিন ডলার কেটে নেওয়া হবে এবং সেটি আপনাকে এক থেকে তিন দিনের ভিতরে আপনাকে পেমেন্ট করা হবে ওকে আচ্ছা তারপর কি বলছে get pay directly to your bank account local currency okay আপনি এখান থেকে চাইলে এখানকার যে ম্যানেজার রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনি লোকাল কারেন্সিতেও হ্যাঁ টাকাটি আপনি ট্রান্সফার করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ওকে তারপর বলছে once once you choose Payoneer as your payment method and set payment preference you then we'll get a link attached to your uh, exciting pioneer account uh, to us sign up uh, for new pioneer account আচ্ছা এখান থেকে আমি জাস্ট সবচেয়ে বেটার হয় যে একটা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন আপনারা ঠিক আছে পেপ্যাল অ্যাকাউন্ট যদি বাংলাদেশ থেকে এখনও যদিও পেপ্যাল অ্যাকাউন্টের পারমিশন নাই বা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না তারপর অন্যান্য উপায়ে অনেকেই পেওনিয়ার বা পেপাল অ্যাকাউন্ট তৈরি করে থাকে বা নিক কিনে থাকে হ্যাঁ বা অনেকে দেখা যাচ্ছে যে কারো রিলেটিভ বাইরের কান্ট্রিতে থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে হেল্প নেওয়ার মাধ্যমে তারা পেপাল অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে পারতেছে বা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছে ঠিক আছে তো আপনাদের যদি কারো পেপাল অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবো আমার সাথে মেইলে যোগাযোগ করবেন এবং অথবা আমি আমার ফেসবুকের পেজের লিঙ্কটি দিয়ে রাখবো ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি আপনি আমার ফেসবুক পেজে যোগাযোগ করলে আমি আপনাদের একটি verified USA PayPal account provide করতে পারবো ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন থেকে আমার সাথে যোগাযোগ করে পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন আপনারা ঠিক আছে তো এইখানে আমি আমার একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আমার আমি তারপরে এখান থেকে নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেভ পেমেন্ট প্রেফারেন্স আমরা এখান থেকে সেভ পেমেন্ট প্রেফারেন্স ক্লিক করব আচ্ছা ক্লিক করলে আমাদের এখানে পেমেন্ট মেথডটি আপডেট হয়ে গেছে দেখেন আপডেট সাকসেসফুলি হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এখন মেইন যে বিষয়টি সেটা হচ্ছে কি যে আপনারা কখনোই পেমেন্ট মেথড অ্যাড না করে কখনো কাজ শুরু করবেন না কেন করবেন না সেটা একটু বলি একটু সময় নিয়ে কথাগুলো শুনুন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আমি আশা করি পেমেন্ট মেথড অ্যাড ছাড়া যদি আপনারা এই এগ্রি পে কাজ করা শুরু করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি এখান থেকে কোনো ধরনের ইনকাম হ্যাঁ জেনারেট করতে পারেন তাহলে যে কোনো কারণবশত আপনার এই অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে যদিও সাধারণত অ্যাকাউন্ট ব্যান্ড হয় না তারপরও যে কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে তো এখন আপনার যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে আর অ্যাকাউন্টটা যদি ব্যান্ড হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ভিতরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা পরবর্তীতে আর পাবেন না ঠিক আছে তো এজন্য আপনি প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরে সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট এ কাজ করবেন ঠিক আছে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে তারপর কাজ শুরু করবেন ঠিক আছে আর পেপ্যাল যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ করবেন পেওনিয়ার অ্যাকাউন্টও যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রেও ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ করবেন পেওনিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ রয়েছে আপনারা চাইলে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ঠিক আছে যদি কেউ খুলতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার সহযোগিতা নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের যোগাযোগের মাধ্যম দেওয়া থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট সঠিক নিয়ম ঠিক আছে এখন পরবর্তীতে যে স্টেপটা রয়েছে যে পরবর্তীতে যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে দেখেন ডান দিকের কর্নারে ইউর অ্যাকাউন্ট ম্যানেজার এবং এখানে অ্যাকাউন্ট ম্যানেজারের নাম দেওয়া আছে জন উইলসন ঠিক আছে সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার বলছে feel free to contact me if you have any question comment or request best time to reach me এই এখান থেকে একটা সময় দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর এখানে তাদের মেল অ্যাড্রেস দিয়েছে এবং স্কাইপি এবং উইচ্যাট আর কি আইডি দিয়েছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তার সাথে স্কাইপিতে যোগাযোগ করবেন সে বেশিরভাগ সময় স্কাইপিতে অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো আপনারা স্কাইপিতে তার সাথে যোগাযোগ করে হ্যাঁ একটু অ্যাকাউন্টটা কনফার্মেশন ব্যাপারে তার সাথে একটু কথা বলে নেবেন ঠিক আছে বা আপনি কোন কোন মাধ্যমগুলো মানে কোন কোন অফারগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন হ্যাঁ বা আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলার পরে তারপরে কাজটা শুরু করবেন ঠিক আছে আচ্ছা উপরে ডান দিকে কর্নার একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে ও আচ্ছা এখান থেকে আমাদেরকে জাস্ট একটু ওয়েলকাম জানানো হয়েছে আচ্ছা এখানে গ্রুপ রয়েছে আচ্ছা এখান থেকে গ্রুপ রয়েছে এবং এখান থেকে রেফার লিঙ্ক রয়েছে আরেকটা বিষয় এখান থেকে আর্নিং এর আরেকটা সোর্স রয়েছে সেটা হচ্ছে রেফারেল প্রোগ্রাম আচ্ছা সিপি গ্রুপের রেফারেল প্রোগ্রামে একটা রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে তো আপনি এই লিঙ্কটি যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রে হবে কি তারা যখন আপনার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবে সেক্ষেত্রে তার পাঁচ পার্সেন্ট কমিশন আপনি আপনার এই অ্যাকাউন্টে জেনারেট হয়ে যাবে ঠিক আছে মনে করেন সে একটি দশ ডলারের অফার কমপ্লিট করেছে তো সেখান থেকে পাঁচ পার্সেন্ট কমিশন কোম্পানি আপনাকে দিয়ে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে রেফার কমিশনের সিস্টেম ওকে আচ্ছা তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে জাস্ট এটা হচ্ছে সিপিএ গ্রিপ বা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রথম ভিডিও এটা হচ্ছে পার্ট ওয়ান কীভাবে আপনি সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট তৈরি করবেন বা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান এভাবে মানে বিস্তারিত part one part two part three part four এবং অফার প্রমোশন পর্যন্ত ঠিক আছে এবং সেই প্রমোশন এবং ইনকামকৃত টাকা আপনার সরাসরি আপনার হাতে আসা পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল প্রয়োজন হবে ঠিক আছে সবগুলোই এই চ্যানেলে পাবলিশ করা হবে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন ঠিক আছে তাহলে হবে কি যে পরবর্তীতে আমি যখন এই সিপি গ্রিপ সম্পর্কে কোনো কন্টেন্ট আপলোড করব বা ভিডিও আপলোড করব তখন সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে হ্যাঁ পৌঁছে যাবে যে সিপিএ গ্রিপের টিউটোরিয়াল পার্ট টু আপলোড হয়েছে তখন আপনারা সেখান থেকে দেখে পরবর্তী প্রসেসটি আপনারা জানতে পারবেন বা কীভাবে অফার প্রমোট করতে হয় সেটা জানতে পারবেন ঠিক আছে খুব সহজেই আপনি এই ভিডিওগুলো জানতে পারবেন ঠিক আছে আরেকটি বিষয় সেটি হচ্ছে কি যে আমার একটি ওয়েবসাইট রয়েছে তো ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ফ্রিলান্সার লিমন ডট কম আপনি এখান থেকে জাস্ট ফ্রিলান্সার লিমন যদি ফ্রিলান্সার লিমন লিখে যদি গুগলে সার্চ করেন ঠিক আছে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসে ফ্রিলান্সার লিমন ডট কম হ্যাঁ এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের আর্টিকেল দেখতে পারবেন যে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন এই যে দেখেন এখান থেকে বলছে যে কিভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং রিসেলিং এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এগুলোর এই টপিক নিয়ে এখানে বিস্তারিত একটি আর্টিকেল পাবলিশ করা রয়েছে তো আপনারা এই ব্লগগুলো দেখার মাধ্যমে বা এই ব্লগ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিভিন্ন নলেজ নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ঠিক আছে তারপরে এখানে রয়েছে অনেক সার্ভিস যে সার্ভিসগুলো আমি প্রদান করে আসছি সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ ঠিক আছে তো এই এই প্যাকেজের ভিতরে ইউটিউব মনিটাইজেশন ফুল প্যাকেজ রয়েছে যেমন এক হাজার সাবস্ক্রাইবার এবং প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই প্যাকেজের ভিতরে ফুল রয়েছে তো আপনারা যদি এই প্যাকেজটি ইনরোল করেন সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন তারপর রয়েছে PayPal Payoneer Perfect Money Skrill Payeer AdvCash Binance Coinbase এগুলো ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করা তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট সেল করে থাকি তারপর হচ্ছে ডোমেন এবং হোস্টিং রিসেলিং আমরা এখান থেকে ডোমেন এবং হোস্টিং সেল করে থাকি তারপর রয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস সাইট আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি এবং ডেভেলপ করে দিয়ে থাকি তো আপনারা এখান থেকে চাইলে এনরোল করে আপনারা অর্ডার করতে পারেন তো এই হচ্ছে আমাদের সার্ভিস আরও কিছু সার্ভিস অ্যাড করা হবে জাস্ট আমরা কয়েকটি সার্ভিস এখানে অ্যাড করেছি তারপরে রয়েছে এখান থেকে ইউটিউব টিউটোরিয়াল হ্যাঁ এখানে বেশ কিছু ইউটিউব টিউটোরিয়াল রয়েছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বা অন্যান্য টিউটোরিয়ালগুলো রয়েছে আপনার চাইলে এখান থেকে সেগুলো দেখে অনলাইনে আপনার বেসটাকে তৈরি করতে পারেন ঠিক আছে